السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে রোজা রাখা তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব ঈদুল ফিতরের সুন্নতগুলো হুজুর আকরম সাল আলী ওয়াসাল্লাম যখন ঈদের চাঁদ উঠত তখন থেকেই তাকবির দিতেন প্রথম নম্বর সুন্নত ঈদের প্রথম নম্বর সুন্নত তাকবির দেওয়া তাকবিরটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত এই তাকবির এবং খুদবার ভিতরে এই তাকবির আছে তাছাড়াও হুজুর করিম সাল্লাহ আলি সাল্লাম আরও বিভিন্ন তাকবির দিতেন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কসির সুবহানুল্লাহ বুকরত ও আসিলা সুবহানুল্লাহ বিহামদিহি আদদা খলকিহি ওয়ারিদ নফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়ামিদাদ কালিমাহি অর্থাৎ কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর এই তাকবি দিতেন আবার আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহা ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওলিল্লাহাম এই তাকবি দিতেন এটা প্রথম সুন্নত তারপর দ্বিতীয় নম্বর সুন্নত হলো ফিতরা দেওয়া এটা হুজুর আকরম সাল্লাহ আলি সাল্লাম ঈদগাহে নামাজে যাওয়ার আগে ফেতরা দিতেন এটাই শুননা ঈদগাহের নামাজে যাওয়ার পরে না যাতে করে গরিবরা গরিব প্রতিবেশীরাও ঈদের আনন্দটা ভোগ করতে পারে আমরা দ্বিতীয় নম্বর শূন্য হলো ফেতটা ঈদের নামাজের আগে দেওয়া এটা শূন্য তিন নম্বর হলো গোসল করা হুজুর করা সম্পর্কে হুজুর আকরম সাল্লাহ আলাইসাল্লামের কোনো হাদিস নাই বা হুজুর করিম সাল্লাহ সাল্লাম ঈদের দিন গোসল করেছেন তাও পাওয়া যায় না কিন্তু হজরত উমর রদাল্লাহ তাল আনহু হুজুর আকরম সাল্লাহ আলী সাল্লামকে একবার দেখেছেন গোসল করতে এই জন্য উনি গোসল করতেন সুতরাং উমর আদুল্লাহনু যখন দেখেছেন সুতরাং গোসল করা এটা সুন্না কারণ সাহাবাই আজমাইনরা হুজুর করিম সাল্লাহ আলী সাল্লামের ডুপ্লিকেট নকল হুজুর করিম সাল্লাহ আলী সাল্লাম যা করতেন তা সাহাবিরা করতেন সুতরাং আমরা গোসল করবো এটা সুন্না তিন নম্বরটা হলো গোসল করা চার নাম্বার হলো উত্তম কাপড় পরিধান করা এটাও সুন্না ঈদের নামাজে যাওয়ার সময় উত্তম কাপড় পরিধান করতে হবে যদি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী না হন আপনার যা আছে তা আপনার কাছে যা উত্তম মনে হয় সেটাই করবেন এটি আপনার জন্য সব পাঁচ নাম্বারটা হলো সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ আতর ব্যবহার করা ঈদের নামাজ ছাড়াও এটা সুন্নত হুজুর আকরাম আমরা তো আতর দেই এই জায়গায় কিন্তু হুজুর আকরাম সাল্লাহ আলী ইসলাম আতর দিতেন এই জায়গায় হাতের তালুত মক্কার কোনো শিশুর মাথায় হাত বুলিয়ে দিলে সবাই বুঝতে পারতো যে মুহাম্মদ এটা আমার ছেলের মাথার উপর হাত দিয়েছে এই জায়গায় আতর দেওয়া এটা সুন্না তারপরে হলো নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাদ্য গ অর্থাৎ হুজুর এখন সাল্লাহ আলাইসাল্লাম বেজুর পরিমাণ খেজুর খেতেন তিনটা পাঁচটা সাতটা এরকম খেতেন বেজুর সংখ্যক আমরা যদি খেজুরও না খাই পায়েস বা মিষ্টি জাতীয় কোনো খাদ্য খেলে শূন্য তাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হলো সাত নাম্বারটা হলো এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ঈদের নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা এ দ্বারা হলো এই শূন্যটা ব্যাখ্যা হলো প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া আট নাম্বারটা হলো নারী এবং শিশুদেরকে নিয়ে ঈদগাহে যাওয়া যেহেতু বাংলাদেশে নারী নারীদেরকে নিয়ে যাওয়া হয় না কারণ বিজ্ঞ উলামায় কেরামগণ বলেন নারীদেরকে নিয়ে গেলে বর্তমান জমানায় ফেতনা সৃষ্টি হতে পারে এই জন্যে নারীদেরকে নিয়ে যাওয়া আলেমরা নিষেধ দিয়েছে সুতরাং আমরা শিশুদেরকে নিয়ে যাব তাহলে সুন্নত আদায় হয়ে যাবে ইনশাল নয় নাম্বারটা হলো দুই রাকা সালাতে প্রথম রাকা সুরা আলা এবং দ্বিতীয় রাকা ঘোষিয়া তেলত করা এটা সুন্না দশ নাম্বারটা হলো খুদ্া শোনা সুন্না কোন কোন মহাদিস খুদ্া শোনা ওয়াজিবও বলেছেন আবার কেউ কেউ খুদ্া শোনা সুন্নাও বলেছেন এগারো নাম্বার হলো শুভেচ্ছা বিনিময় করা সাহাবাই আজমাইনরা শুভেচ্ছা বিনিময় করতেন তকব্বাল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন এই বাক্য বলে শুভেচ্ছা বিনিময় করতেন তকব্বাল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে কবুল আর মঞ্জুর করুক অর্থাৎ আমার রোজা তোমার রোজা উভয় রোজা আল্লাহ তালা কবুল করুক কারণ ঈদের দিন আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে থাকেন আমরা যেন এগারোটা সুন্নত আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক